আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন টেকনাফ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা আজ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম সভায় হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি চলমান প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ে শেষ করা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষকদের চাহিদা অনুযায়ী সার কীটনাশক ও কৃষি উপকরণ সরবরাহ এবং চলমান অন্যান্য কর্মসূচি যথাযথভাবে সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন উখিয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা ও গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ বিষয়ক সভা আজ অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় এনজিও সংস্থা মুক্তি কুটবাজার আলহাজ হাকিম আলী চৌধুরী স্কুলে এ সভার আয়োজন করে স্থানীয় সমাজসেবক আস্থাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম এ সময় রত্নাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রমোটার মিডওয়াইফ নার্স ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন সভায় প্রান্তিক এলাকার সুবিধা বঞ্চিত গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত ও প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবা সহ নবজাতকের পরিচর্যা বিষয়ে কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহণের আহ্বান জানানো হয় উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানে অবদান রাখায় উখিয়ায় আইএসপি প্রতিষ্ঠান মেসার্স এস জে এন্টারপ্রাইজকে ডাক ও টেলিযোগাযোগ পদক দুই হাজার তেইশে ভূষিত করেছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী A R Jihan Chowdhury digital Bangladesh গঠনে অবদান রাখ শাখায় মোট আঠারো ব্যক্তি ও সংগঠনকে এ পুরস্কার দেয়া হয় তিনি উখিয়া সদরের ফুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা উখি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী ও উখি উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী সেনোয়ারা বেগমের পুত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী গতকাল Saint Martin Martin BN Islamic high school and কলেজে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চিকিৎসা সেবা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল বানৌজা সমুদ্র জয় এতে দ্বীপের প্রায় চারশো নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করে বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিম এ সময় বানৌজা সমুদ্র জয়ের নির্বাহী কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ আলামিন মজুমদার বলেন বাংলাদেশ নৌবাহিনী সবসময় সেন্ট মার্টিন দ্বীপবাসীর পাশে আছে ও থাকবে নৌবাহিনীর অন্য অন্যান্য কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন চকরি উপজেলায় চাষিদের মাঝে চীনাবাদাম চাষে বেশ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে চলতি মৌসুমে উপজেলায় চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল একশো তিরিশ হেক্টর ইতিমধ্যে চাষের আওতায় এসেছে একশো আঠারো হেক্টর আবহাওয়া অনুকূল থাকায় এবং বাজারে সারা বছর বাদামের চাহিদা থাকায় মৌসুমের শেষ দিকে চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে জানান উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাদাম চাষি জামাল উদ্দিন জানান বর্তমানে বছর বাজারে চীনাবাদামের ভালো দাম পাওয়ায় তারা সন্তুষ্ট আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ হতে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা একত্রিশ মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল দশটা এক মিনিটে চলবে বিকেল চারটা একচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল চারটা একচল্লিশ মিনিটে চলবে